গেছে সারাতে এখন আমরা বসে আছি ওই যাবো না যাবো না করছিল যে তোমাদের দাদাভাই যেহেতু যেতে পারেনি ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর তোমার নাচও তো আমরা নিয়ে এলো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছে আমার তো সবাই মোটামুটি খুবই ভালো আছে প্রথমে বলি সবাইকে গুড মর্নিং আর তোমরা দেখছো ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ ব্লগ ভিডিওটা আজকে কিন্তু আমি অন্যদিন সাতটা পাঁচ দশে করি আজ কিন্তু তা না আজ অনেকটাই সকাল সকাল আজ পৌনে ছটা বাজে এখন তা এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ আজকে খুব একটু ব্যস্ততার মধ্যেই আছি ওই জন্য আজ একটু সময় সময় ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি চলো আর দেখছো মাথার অবস্থা কেমন এই মাত্র মানে ঘুম থেকে উঠে কাজটা সব সারা হয়েছে বিছানাপত্র সব পড়িয়ে আছে ওগুলো কোনো কিছু হয়নি ঘরটার মোচা হয়ে গেছে বিছানাটা এবার গোছ করব দিয়ে এবার গিয়ে স্নান করবো স্নান করবো শার্ট মাখাবো যাগুলো করার পরপর করে নেবো তারপরে তোমাদের সঙ্গে আসছি আমি এখানে শাড়ি পরে বাবার বাড়ি যাচ্ছি ওই জন্য আজকে খুব সকাল সকাল উঠেছি আজকে ডাক্তার দেখানোর ডেট আছে তাই যাচ্ছি আমার পুরো রেডি হয়ে গেছি আমি তোমার দাদাভাই যেহেতু যাইনি সব তুলে দিল গাড়ির মধ্যে আমি আর পিয়া যাচ্ছি এই যাচ্ছি আমরা বেরিয়েছি কিছুটা এগিয়ে গেছি আগানোর পর বসে আছি ভাবছি ধর আমরা দুজনা গেছি তোমার দাদাভাই যেহেতু যেতে পারেনি কো একটু মনটা খারাপ করছিল এই দেখো আমাদের পিয়া আর আমি যাচ্ছি ও মনটা খারাপ কারণ ও যাবার মন নেই আজকে আমার সঙ্গে ও যাবে না বলছে মামি আমি তোমার সঙ্গে যাব না আর তোমার দাদাভাই বলছে না তুমি মামির সঙ্গে যা ও শরীর খারাপ কেননা শরীরটা ভালো নেই একা একা পাঠানো যাবে না কো ওই জন্য আর ওর মুখটা দেখো দেখলেই বুঝতে পারবে যে <laughs> মানে কতটা না যাওয়ার মন সেই রকম আমরা অনেকটা এগিয়ে গেছি এই যাচ্ছি ডাক বাংলাটা পেরিয়ে গেছি এই চললাম বসে আছি একা একাই কি করব চুপচাপ একদম আর প্রচণ্ড হাওয়া সকাল টাইম তো একটু হাওয়াটা বেশি লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ভাবছিলাম আমি একটা জায়গাতে দাঁড়িয়ে আছি গাড়িটা পাংচার হয়ে গেছে তাই দেখো কি সুন্দর ছাগল ছানাগুলো যাচ্ছে ভেড়ার ছানা আছে কমেন্ট করে জানাবেন আছি এখন গেছে সারাতে এখন আমরা বসে আছি ওই যাবনা যাবনা করছিল তোমাদের দাদাভাই যেহেতু যেতে পারেনি ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর তো আমরা নিয়ে এলো হ্যাঁ? কোথায় এই আমি বসে আছি শরীরটা খারাপ করছে কেননা অতটা রাস্তা জার্নি আমার বাবার বাড়িটা প্রচণ্ড দূর তিন ঘন্টা থেকে চার ঘন্টা শুধু বাসেই লাগে এবার আমি অতটা যাই না বাবার বাড়ি খুবই কম যাই কেননা আমার শরীরে খুব একটা ইয়ে হয় না ওই জন্য যাই না অনেকটা দূর বলে আর বাসে তো যেতেই পারি না বাসে চাপলেই একদম বলতে হবে না শুরু হয়ে যাবে শরীর খারাপ মাথা যন্ত্রণা মাথা ধরে বোঝা হয়ে যায় ওই জন্য আর এই গাড়িতে যাচ্ছি কিন্তু গাড়িতে গেলেও অনেকটাই শরীরটা খারাপ করতে লেগেছে আমার আর এই সময় এতটা জার্নি খুব কম মানে ডক্টর বলেই দিয়েছে আমাকে জার্নিংটা যতটা পারবে তুমি কম করবে মানে ঝাঁকার টাকার সব থেকেই দূরে থাকতে বলে মানে খুবই কম ওই জন্য একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল কিন্তু যেহেতু দেখানোর ডেট পড়ে গেছে আমাকে যেতেই হবে ওই জন্য যাচ্ছি আর আমাদের এখান থেকে কাটোয়াতে ডাক্তার দেখানো যাবে কিন্তু কাটোয়াতে দেখানো একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি বাড়ি থেকে দেখাচ্ছি ওখান থেকে ওখান থেকে দেখালে আমার একটু সুবিধা হয় ওই জন্য আর এখানে আমাকে কে নিয়ে যাবে তোমার দাদাভাই কাজ নিয়ে ব্যস্ত এবার আমি একা কি করে যাব ওই জন্য ওই জন্য মা বাড়ি থেকে মা বললো যে আমি নিয়ে যাব দেখাতে অসুবিধা নেই ওকে পাঠিয়ে দিও আর পিয়াকে আমি বলছি যে আমরা দুদিন থাকবো থেকেই চলে আসবো কাঁদিস না ও কান্না করছিল ওকে তাই আমি বোঝাচ্ছিলাম ও যাবার একটু মনই ছিল না আমরা এবার নতুনহাট ব্রিজ ঢুকে গেছি এই নতুনহাট ব্রিজ পাস করছি অনেকটা বড় বুঝতেই পারছ জল নেই কিন্তু খুব একটা জল ছিল না ওখানটা পেরিয়ে গেছি বাসাবাড়া ঢুকে যাচ্ছি বাসাবাড়া ঢুকে গেলেই আর ঘন্টা দুই আড়াই রাস্তা আমরা যখনই যাই তিনজন একসঙ্গে যাই এবার আমি আমরা দুজনে যাচ্ছি তাই একটু মনটা খারাপ যেখানেই যাই তোমার দাদাভাই আমার সঙ্গেই যাই একসঙ্গে এই ঢুকে গেছি আমার বাড়ির গেট চলে এসেছি এবার দাদাভাই বাড়ি ঢুকে গেছি ঢুকে তারপর জামা চেঞ্জ করে কাপড়টা তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে না এলাম একটু ঠিক হয়নি তারপর ওই জন্য আমি বসে আছি জামা কাপড় ছেড়ে মুখটা শুকিয়ে শুকনো ভাব লাগছে কেন জার্নিং করে এসেছি ওই জন্য জার্নিং তেমন কিছু হয়নি তাহলেও গাড়িতে তো আমি গাড়িতে কিংবা বাসে আমি খুব যেতে একটু পারি না এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে বসে আছি ও খেয়েছে তাই ওকে আমি জিজ্ঞেস করি তুই কী দিয়ে মুড়ি খেলি ও বললো চপ দিয়ে ঘুমনি দিয়ে আর খাজুর গুড়ের রসগোল্লাটা বলেনি ওটা আমি বললাম বল খাজুর গুড়ের রসগোল্লাটা বল সেটাই হাসলো দেখো পিয়া চান করবে সাবান নিয়ে বসে গেছে জল নিয়ে বসে গেছে আর দেখি পিয়া মুখটা বাইতে আয় কর একবার আয় করছে জল ঢালছে মাথায় বাড়িতে বাড়িতে বাড়িতে জল কলের চান কর করে আমি এলে যাই আর এখানে ও হয়ে গেছে আমি বসে আছি আর মা কি রান্না করছে সেটাই ভাবছি বসে বসে আমার মা ভাত রান্না হয়ে গেছে আর যে ভাত করেছে কি সে ঢালছে দেখছে ভাতটা ভাত করেছে শাক করেছে আর তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে নিরামিষি ঝোল হয়েছে চাটনি করেছে আমি আমরা চাটনি খেতে খুব ভালোবাসি তাই বিলাতি আমড়া দিয়ে চাটনি করেছে আর কিছু করেনি কারণ আমি এক জায়গা থেকে জার্নি করে যাচ্ছি বলে বেশি কিছু করেনি শরীর খারাপ করবে বলে হালকা হালকা খাবার দিয়েছে আমাকে আমার বেশি তেল ঝাল খাওয়া হবে না ওই জন্য আর আমরা এই চললাম ভাত টাত খাওয়া হয়ে গেছে তারপরে আমাদের আমার একটা পাস ব্যাগটা চেনটা কেটে গেছিলো তাই লাগাতে চললাম আর আমি লাগিয়ে নিয়ে আসছি আমার সঙ্গে অবশ্য মাও আছে এইখানে এই দোকানটাতে লাগাবো লাগিয়ে যাব তিনজনাই এসছিলাম লাগাতে সন্ধে লেগে গেছে লাগাতে নিতে বুঝতেই পারছো অন্ধকার অন্ধকার ভালো লাগছে আর পিয়া দুটো জেলাপি নিয়েছে দিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম জেলাপিগুলো খেতে কেমন বললো মোটামুটি বটে দুটো জেলাপি নিয়েছে আমি বললাম কত করে দাম বললো পাঁচ টাকা করে দাম আমার বেশ ঠিক আছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আশা করছি টাটা সবাইকে আবার পরে কোনো ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে আর ডক্টর কি বললো এর পরে ব্লকে বলে দেবো